আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে পাকিস্তানি তরুণীর প্রেমে পড়ে তথ্য ফাঁস রিমান্ডে ভারতের দুই সেনা এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন পাকিস্তানি তরুণীর সঙ্গে প্রেমে পড়ে বিপাকে পড়েছেন ভারতের দুই সেনা সদস্য তথ্য ফাঁসের অভিযোগে তাদের নিজের হেফাজতে রিমান্ড নিয়েছে রাজস্থান গোয়েন্দা পুলিশ তাদের আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় নিজেদের জোন বাসনা মেটাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হানি ট্রাপে পা দিয়েছিলেন তারা এর জেরে রাজস্থান থেকে ল্যান্স নায়ক রবি ভার্মা ও সিপাই বিচিত্র বিহারা নামে দুই সেনাকে গ্রেপ্তার করা হয় রাজস্থান পুলিশ জানায় বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাত নামে এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় তাদের এক পর্যায়ে এ সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয় এরপর কৌশলে তাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেন পাকিস্তানের ওই গুপ্তচর বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের ওপর নজর রাখছিল বিভিন্ন তদন্ত সংস্থা গত বুধবার পোখরানে কর্মরত থাকা ওড়িশা ও মধ্যপ্রদেশের বাসিন্দা ওই দুই সেনাকর্মী বাড়ি যাবে বলে যোধপুর রেল স্টেশনে আসেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে দুই সেনা সদস্য জানিয়েছেন ওই তরুণী যে ভারতীয় নাগরিক নয় তা বুঝতেই পারেননি তারা কথার মার পেছে সীমান্ত সংক্রান্ত কিছু তথ্য তাকে বলে দিয়েছেন তবে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বা গোপনীয় নয় বলে তাদের দাবি তাদের এই কথায় বিশ্বাস করতে পারছেন না তদন্তকারী সংস্থাগুলো নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চাইছেন তারা এই ঘটনায় কি শুধু এই দুইজনেই জড়িত আছেন না আরও কেউ এর সঙ্গে রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে রাজস্থান গোয়েন্দা দপ্তরের এডিজি উমেশ মিশ্র বলেন গোয়েন্দা বৃত্তির অভিযোগে দুই সেনাকর্মীকে আমরা গ্রেপ্তার করেছি তারা পোখরানে কর্মরত ছিল তাদের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ